ঝলক তোমার আর পরে না পলক আমার দেখলে তোমায় পাগল হয়ে চোখে লাল গোলাপি দু ঠোঁটে কাজল কাজল দু চোখে লাল গোলাপি দু ঠোঁটে ভালোবাসার পর যেন মাখা ওঠে সুর দুইবারে মাঝে নুপুর এই মনেতে ওঠে সুর তুমি আমার স্বপ্নের রানী দেখে যদি হাজার পরে যদি কারো চুর দেখে যদি হাজার